দিতাম আবার দিয়ে দিতাম ভালোই Thank you. কি করো মাথা দিবা মাথায় মাথা দিবা মাথা দিবা দ মাত্র টয়লেট ফেরাইছে রোগা বরের মোটা বউ তোমাকে ওর ছায়াকেই মারতে হবে দাও থেকে তাহলে দাও মিলেমিশে থাকবে তো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বুড়ি